ব্রা ব্রা ব্র্যান্ডেড ব্রা ভালো ভালো ব্রা কে আছে আসুন ও মাসিমা দিদিমা পিসিমা দিদিরা কে আছো আসুন আসুন ব্রা নেবেন নাকি সস্তায় ব্র্যান্ডেড ব্রা বিক্রি করছি ব্রা ব্রা কে নেবে ব্রা হ্যাঁ দাদা বলছি ব্রা লাগবে ব্রা হ্যাঁ মাসিমা আসুন আসুন আসুন এরকম নতুন নতুন কালেকশন এসছে আজকে ব্যাপক সস্তা বিক্রি করছি বলুন কোনটা দেবো আচ্ছা দাদা বলছি ভালো ভালো ব্র্যান্ডের ব্রা হবে তো আরে মাসিমা হ্যাঁ হেভি ব্র্যান্ড মাল এসছে এই মাল এখানে পাবেন না বলে দিলাম আমার কাছে সমস্ত কালেকশন আছে বলুন কোনটা দেবো আচ্ছা ঠিক আছে তাহলে দাদা আপনি একটা কাজ করুন আপনি আমাকে ওই ডান দিকের ওই কোনায় ওই ওইটা দিন ওইটা ভালো লাগবে ওটা দিন আচ্ছা এটা নেবেন আরে মাসিমা আপনার পছন্দ মাপ ছুঁড়ে মারুন আহা হা হা দেখুন মাসিমা এই দেখুন কালার দেখুন কাপড় দেখুন এটা প্যাক করে দিচ্ছি ঠিক আছে আরে আরে দেখ এক সেকেন্ড এক সেকেন্ড দাদা দেখি আর আপনি তো আমার সাইজও জিজ্ঞেস করলেন না আরে মাসিমা পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স আছে ব্রা সেল করছি ঠিক আছে দেখেই বলে দেবো কার কোনটা চাই আর এটা পুরো আপনার পারফেক্ট হয়ে যাবে এটাকে প্যাক করে দিচ্ছি কি রে কল করে না এখন এই সময় দে আরে দে বাবা হ্যাঁ হ্যাঁ হ্যালো আছে তাড়াতাড়ি বলো আরে হ্যালো এতবার তো ফোন করছি আজোটা কোথায় কি করছো আরে বাবা রাখো না মাসিমার ব্রা দেখছি এখন কাজের সময় কল করে না তো ফোন রাখো হ্যাঁ মাসিমা প্যাক করে দিচ্ছি ঠিক আছে